হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন অসম ভিডিও নিয়ে সো গাইজ আর এই ভিডিওটি হচ্ছে এক ফ্যাক্টরি চ্যালেঞ্জ আর এই ফ্যাক্টরি চ্যালেঞ্জের মধ্যে যা মজা হয়েছে না গাইজ আপনারা সবাই না দেখলে বুঝতেই পারবেন না আর আপনারা আমার এই ভিডিওটি পুরোপুরি পুরোপুরি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখেন আর দেখেন এই ভিডিওটিতে কী হয়েছিল গাইজ দেখেন আমি চলে এসেছি ফ্যাক্টরির সাথে আর এখানে দেখেন কি হতে যাচ্ছে এখানে তো এনিমি নামছে না মনে হচ্ছে গাইজ এখানে তো এনিমি নাই আর এনিমিগুলো আয় একটা আছে আয় তো মাইছে আরে ভাই উকং হয়ে গেছে তো এখানে দেখেন বন্ধুরা কীভাবে উকংয়ের ভিতরে এনিমি মারতে হয় হ্যাঁ হ্যাঁ এনিমিতে নাইমা যেতেছে এই তাড়াতাড়ি এনিমিটা নাইমা গেল এখানে আজকে তার পিছু পিছু করে স্যার আগে তো আজকে মাইরে স্যার আমি আর এনিমি নাকি আরে বাই কি ওয়ান বাই দেখছেন ভাই কীভাবে এনিমিকে ওয়ান টেপ দা মারতে হয় এখন আমি একটু লুটমুট করতেছি লুট করে চলে যাবো নিচে দেখি নিচে এনিমি আর পাওয়া যায় কিনা সো এখন আমি চলে আসছি নিচে আপনার এনিমি তো নাই ফ্যাক্টরির মধ্যে অন্য সময় উঠে উঠে জ্বালায় এনিমির জ্বালায় কিন্তু থাকতেই পারে থাকতেই পারে না আর এখন সালার এনিমিই নেই তারপরে চলে এসেছি ফ্যাক্টরিতে দেখি আবার কি হয় লুটও বেশি একটা নাই যা পাইছি তাও চলে তোমার নিচেটা কি দেখা যাইতেছে ড্রাম মনে হইতেছে এটা কি ড্রাম ভাই নিচেরটা ভাই এটা কি ড্রাম দেখি ভাইটা এখানে কি হয় সো বন্ধুরা তোমরা দেখতেই পারতেছো এখানে ড্রাম রয়েছে এই ড্রামটির মধ্যে দেখো কি আছে ভাই একটা গুল্লি করার পর দেখলাম ও ভাই তেলের খুনি ভাই কীভাবে ভাই তেল বাড়ে ভাই আমি আজকে এই সবগুলো তেল একাই একাই নিবো ভাই কোনো এনিমিকে দিব না ভাই ভাই আমি তো আজকেই ধনী হয়ে যাবো ভাই ভাই দেখেন ভাই ও মা আমার মোবাইল দিয়ে পাতাবাদি লাগা দিছে ও ভাই ভাই ড্রাম তার একটা বার আরেকটা গুল্লি করলো মনে হচ্ছে ভাই ড্রাম পুরা ফ্যাক্টরি মনে হয় ভাই তেলের খুনিতে ভরে যাবো ও মা ভাই ড্রাম ফুড়াইলে ভাই লবিতে চলে আসতে হয় ভাই তো আপনারা কেউ ড্রাম ফুড়াইবেন না ভাই তো আমি আবার চলে আসছি সি ফ্যাক্টরির সাথে ও ভাই এমনিকে পঁচাত্তর ড্যামেজ দিয়ে দিছি ও মা শালার দৌড়াইতেছে কেন আর পিছু পিছু করবো আজকে আমি সালার নিমতে ভাই ওই ওই বট হয়ে গেছি ভাই ওয়ান ট্যাপ দিয়ে ভাই দেখছেন কীভাবে ওয়ান দিতে হয় এটা হচ্ছে ওয়ান ট্যাপ দ্য ট্রিক্স এই শালার বট তোর তো মারতে আমার এক সেকেন্ডও লাগতো না সো ফ্রেন্ডস এইটা বেশি বট এসে আর এই বটের খেলা কি দেয় আপনাকে আমি তো আজকে পুরো মারার ট্রিক্স নিয়ে তো এখানে আমি কীভাবে প্রো মারতে হয় এই ট্রিক্স আপনাদেরকে দেখাম তো আমি এখন চলে যাচ্ছি আরও একটি ফেক পুলিশে দিই তো আমি এখন এখানে চলে এসেছি দেখেন এখানে ভাই অনেকটি প্রো করেছে ভাই প্রো প্রথমে তারপর আপনাকে ওয়াটার দিয়ে দিয়ে নিন ভাই তারপর আপনি তার মুখে মারতে কিছু নাই ভাই আমার এনিমি ভাই এত পুরো এসে ভাই রাইস বিট্টু করে এসে ভাই চাইলেই মার কেমন লাগে দেখছেন ভাই কি কি মুভমেন্ট যাইতেছে এ ফিউ মোমেন্টস লেটার আর ব্লু সাইড আর আবার চলে এসেছি ফ্যাক্টরির সাথে তো দেখেন এখানে ভাই মিডিয়াম প্রোর কাছে চলে এসেছি এটা বেশি প্রো ছিল চলে এসেছি তারপরে দেখেন ভাই কীভাবে মিডিয়াম প্রো মারতে হয় আল্লাহর তো ভাই যেমনি বসিতেছে ভাই মাথা পাইলেন ভাই ওখানে মাথা তুলে ঘুরতে ভাই দেখছেন ভাই গিয়ে এখন আমারকে তারপর আর কি করতে হইব সারা কি আনারস নাকি আনারসই আইসিতে তাহলে আনারস মনে হইতেছে ভাই আনারস আজকে আমার পিছু পিছু করে ছাড়বো ভাই তো আমার পিছনে আজকে লাগছে যে ভাই কীভাবে লাগছে শালায় হাত পাটি মাই দিতে ভাই আনারসকে মারতে হবে ভাই প্রথমে আমি আনারসকে মারবো ভাই দেখেন ভাই তারা কীভাবে মারতে হবে আনারসকে ওয়ান্টার দিয়ে দিই ভাই তারা পরে যাই বলেন আমি তাকে আনারস বলি ভাই আমি এখন হাত মাইতে পড়ে গেছি ভাই সেন ভাই চলে গেছে ডল চলে গেছে ভাই তাকে আমি মারবো ও ভাই সেন কীভাবে ওয়ান টাইপ খাইতে হয় তো তার মতো আপনারা ওয়ান টাইপ দিবেন সবাইকে ভাই তো ভাই এটা তার পিক্স আমি আবার চলে এসেছি ব্যক্তির সাথে তো এখানে অনেকগুলো নিমে আছে এগুলো ভাই ওই ভাই কি যে কুমু ভাই ও ভাই কীভাবে ভাই হাত গড়িতেছে ও ভাই দেখছেন ভাই কীভাবে থার্ড পার্টি মারে খেতে হয় ভাই দেখছেন মাইতে পুরোই মাইর আপনারা কেউ থার্ড পার্টির মাইতে যাইবেন না আমি আবার চলে এসেছি ব্যক্তির সাথে ব্যক্তির সাথে নামতে নামতে ভাই আজকে লুঙ্গি নাই ভাই আমার আজকে রাত দিতেছে ব্যক্তির সাথে আইতে দেরি ভাই মারতে দেরি নাই ভাই কি যে কুমু হালায় ও কেমনি ঘুষিতেছে ভাই আজ আজকে আমি মাইরি হালার থালা তুই তারা ওই তারে লাগাই দিছি ভাই আমার লাগাই দিছি ভাই ভাই নিম গাছে ভাই আপনারা ভাই নিম গাছে যাইবেন না ভাই ও ভাই দেখছেন ভাই যাই ওই ও ভাই দেখছেন ড্রাগ নুব ভাই ভাই দেখছেন ভাই ড্রাগ নুব দেখি মারতে ভাই আমার ডাব নুব ড্রাগ নুব দিয়ে মারি দিছে তো আর কিচ্ছু করার নাই তো আমি এখন এখন আবার চলে যাচ্ছি প্লেন বারমুডায় ভাই এই সাথে মার খেতে খেতে আমি চলে এসেছি প্লেন বারমুডা দেখি এখানে কি লুটমুট পাই ভাই এনিমির আগে নামতে ভাই নাইলে ভাই আমার মারা দেবো ভাই আর এনিমি ভাই যেভাবে ওয়ান টেপ দেয় ভাই ভাই হ্যাক ইউজ করে না কি করে আল্লাহ কইতে পারবো ভাই তারা যে ভাই কি কমু খেলে ভাই আমার গল্পে কি গান নেই ভাই আসবো ভাই এম এইটিন ভাই দিতে হয় আপনাদের গায়ে দেখাবো এম এইটিনের ওয়ান টেপ তো দেখেন এম এইটিনের দিতে হয় একটু দৌড়াতে হবে তারপর সামনে এনিমি ভাই ভাই দুশো একাত্তর সালে যুদ্ধ ভাই আমি ওয়ান টেপ দিন ভাই ভাই ভাই একাত্তরের ওয়ান টেপ ভাই দেখেন ভাই উনিশশো একাত্তর সাল করতে ভাই একাত্তরের ওয়ান টেপ পড়ছে তারপর আর কি করুন ভাই দেখছেন ভাই হুকুম তারা কিনে মারে দেয় ভাই তারা হুকুম টুকুম ভেঙে দিলাম আজকে হালার ভিতরে মারি দিছে আমার তো আজকে আজ আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ সো ফ্রেন্ডস আপনারা আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো ফ্রেন্ডস আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য Ý!